তোমার চোখের কাজলে আমার নাম লেখা জানো কি তোমার ভালো বাসায় আমি সব কিছু যে পেয়েছি আমি যা চেয়েছি তোমার চোখের বাসাতে আমার নাম লেখা ভালোবাসায় আমি সব কিছু পেয়েছি আমি চাচেছি তোমার চোখে কাজলে আমারই নাম লেখা জানো কি তোমার সুখের জন্য আমি নিজেকে হারাতে রাজি একটু হাসি আশাতে আমারই নাম লেখা জানকি তোমার চোখে কাজলে আমারই নাম লেখা জানকি thank you কোনো দিনও ভাঙবে না যে ফুলেরই গুণি ঝরে আমরা দুজন নাম লেখা জানো কি তোমার চোখের ভাষাতে আমার নাম লেখা